সে সুখী জীবনযাপন করছে অপরদিকে এক হিন্দু বোন মুসলিম ছেলেকে বিয়ে করে করুণ অবস্থায় তিনাতিপাত করছে কারণ তার স্বামী ইসলামী সংস্কৃতি অনুযায়ী আরও একটি বিয়ে করেছে আমরা রামায়ণে দেখেছি যে ভগবান শ্রী রামচন্দ্রের পিতা রাজা দশরথ একাধিক বিয়ে করেছিলেন এবং একাধিক স্ত্রী থাকলে যে কি অশান্তি হয় তা আপনারা যারা রামায়ণ পাঠ করেছেন অথবা সিরিয়াল দেখেছেন তারা সকলেই বিষয়টা অনুধাবন করতে পারবেন আর পৃথিবীতে কেউ কখনোই একাধিক স্ত্রীকে সমানভাবে ন্যায় করতে পারেনি তাই উক্ত রামায়ণেই দেখতে পাই শ্রী রামচন্দ্রের শিক্ষায় একজন স্ত্রী গ্রহণ করা আর সেটাই সমগ্র হিন্দু জাতির সংস্কৃতির একটা বিরাট অংশ আর বেদ ও মানব জাতির কল্যাণের জন্য একজন স্ত্রী গ্রহণের কথাই বলেছেন যদি মৃত্যু বা অন্য কোনো ব্যাপার না থাকে যদিও মহাভারতে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশত আটজন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 ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি তাহলে দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার